এ শামসুলে মাই কেলে কি লবে না আইত তার কবতে দেই না লে জাগা দিছি না কবতে দেই না লো বইনা সেরাই বইনা আথার দা মোবাইল দা বাইঙ্গে বর্ত বাড়িলো তো বাতি দেই আথার দা মোবাইল দা বাইঙ্গে মাগু দামি মোবাইল রইলো হ আইফোন না আইফোন তোর দুইটা কথা কইতা কি কথা লবই না না ফোন ক ফোন তো গো বাউরে হ কি কিছে একালি কলানছে হ আমার সামনে দেখাছে আমি দেখছি একালে কল সাতটা হয়েছে এক দুটো নেব মনে হয় নিচে সাতটার মতো নেই দেখছি একালে কল আনছে সাতটা হয়েছে গুন্না দেখছি হ্যাঁ বইনা না অনেক ফোন বইনা না আমার তুই না একটা দিছ আবার তোরা তো একটা দিছি হ্যাঁ। এটা কল লাগবে আমি সরম না লো দিছি খাইছ আমার হোডে দিছি তিনটে হ্যাঁ ফাজ গরে দশটা দিছি কোশুর না দিয়ে খাইলে আবার কি মনে দিটা ফাজ গরে দশটা দিছি দুটা দুটা করে 13টা আমি একটা 14টা আমার আবার ননন্তরে তিনটা দিছি আমি না দেখাই তারি না আমার আত্মা পরে না তো ওই উনিশটা আমার তো আত্মা পরে তোর তো জান আছে ওই না দিয়া কুল ফাইলাম না কয় বলা আবার হ্যাঁ গো বাড়ির আমার ননদের জালারে বলা তিনটা দিতাম কচ্ছে দেবো না এক ডজন কলা আনছে আমি সবার বিলে বিলে দিই কি লোবি না হ্যাঁ তাই এবার পুনি চাপ করলো কলা আনছে এক ডজন এক দুজনে আবার এমন তিরিশটা কল হইলো তুই আবার কোন এক মনে হয় এক আলি হইব তাহলে গুদি কি কইতা না এক আলি বালে ও নালো বনা ইয়ে এক কুড়ি সিনাল এক কুড়ি সিনাল তুই দে হিসাব দে দিতাম ছাব্বিশটা এক কুড়ি এক কামনে তাহলে কটা হইলো মনে এক ফোন হইব সিনাল এক ফোনের কি কোনটা কয় এক ফোন কয়টা হিলেকে আমি কইতারি লেও এক ফোনকে বেশি নি এক ফোন হয়েছে ফোন ওটা